হ্যালো আসসালামু আলাইকুম উইনারেটির পক্ষ থেকে সকলকে স্বাগতম আমাদের ধারাবাহিকতায় ক্লাসে আজকে ইনসার্ট মেনু থেকে দেখা ইনসার্ট মেনুতে আমরা কালকে টেবিলটা দেখেছিলাম আগের ক্লাসে আমরা টেবিলটা দেখেছিলাম তো আজকে আমরা দেখব টেবিল নয় আজকে আমরা টেবিলের বাকি অংশটা দেখব বাকি অংশটা দেখব এবং অন্যান্য যেগুলো ঢুকানো হয় সেটা আমরা দেখব তো আমরা টেবিলে যেটা দেখেছিলাম লাস্টে একটা টেবিল বানানো দেখেছিলাম আজকে আমরা দেখব যে বলছিলাম যে কিভাবে একটা রো মাঝে প্রবেশ করাইতে হয় বা কীভাবে একটা কলাম মাঝে প্রবেশ করাইতে হয় শেষে রো ইনসার্ট করতে আমরা লাস্টে রেখে ট্যাপ কি চাপ দিই কিবোর্ড থেকে ট্যাপ কি চাপ ধরলেই কিবোর্ডতে রো বাড়তে থাকে কিন্তু আমি এখানে যদি মাঝে একটা রো প্রবেশ করাইতে চাই তাহলে কি করব আমরা রাজের প্রবেশ করতে মাউসের রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গেলে আমরা রোটা কোথায় প্রবেশ করাবো অ্যাভব বিলো যেখানে কার্সর আছে কার্সর থেকে উপরে কিংবা নিচে অ্যাবভ অর বিলো অ্যাভবে করলাম একটা রো অ্যাভবে প্রবেশ করছে আবার যদি আমরা ঠিক একইভাবে কলাম প্রবেশ করে দিতে চাই যে কলামে কার্সর থাকবে সেই কলাম থেকে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাব ইনসার্টে যেয়ে লেফট রাইট যেখানে কার্সর আছে তার লেফট রাইট লেফটে দিলাম আর একটা আরেকটা হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের রো কিভাবে প্রবেশ করাইতে হয় তো প্রবেশ করানো যত সহজ ডিলেট করা ডিলেট মানে তো মোছা আমরা যদি কলামটাকে মুছতে চাই তাহলে এখানে দেখেন ডিলেক্ট সেল আসছে নট ডিলেক্ট টু কলাম সুতরাং আমাদের কলামটাকে ব্লক করতে হবে কলামটা ব্লক করার পরে এখানে আমাদের আসবে ডিলেক্ট কলাম বুঝতে পারছেন ডিলেক্ট কলাম আমি যদি মাঝের রোটাকে মুছতে চাই তাহলে ঠিক একইভাবে ব্লক করতে হবে ব্লক ছাড়া মুছে যাবে না বুঝতে select cell or row delete cell okay enter row delete enter row পুরো রোটা মুছে যাবে আমরা আবার টেবিলটাকে আগের অবস্থায় নিয়ে যাবো আমাদের উইন্ডোর সেটিং করব আমরা উইন্ডোতে সেটিং করব fit to table properties fit দেখেন আমরা টেবিল সেট করার সাথে সাথে আমাদের টেবিল ডিজাইন নামে একটা মেনুও কিন্তু চলে আসছে এখানে লেআউট নামের একটা মেনু চলে আসছে এই দুইটা মেনু কিন্তু আমাদের আগে ছিল না যখন আমরা টেবিল ইনসার্ট করছি বা টেবিলে কার্সর রাখছি তখন এই যে অটোফিট এখানে উইন্ডো এটা দিলাম তাহলে আমরা এখানে রো মৃতা এটা মাউসের সাহায্যে দেখলাম আমরা এই টেবিল লেআউট থেকে রো ইনসার্টও করতে পারি রো মোসার row insert row below left column right column insert right column যেখানে কার্সার থাকবে তার অবস্থা থেকে তার রাইট আর লেফটে করা যাবে ওইভাবে আমরা এই লেআউটে ক্লিক করে সেটাকে করতে পারবো সিলেক্ট কলাম করতে পারি রো করতে পারি হুম সেল আমরা সেলও করছিলাম সেলটাও দেখব আমরা তো আজকে আমরা তাহলে প্রথমে দেখি সিলেক্ট সিলেক্ট তো ব্লক করা এটা জানি পুরো সেলটা ব্লক হলো সেল ব্লক করার পরে আমরা একটা সেলও প্রবেশ করাইতে পারি কেমন সেল প্রবেশ করাবো এইখান দিলে আমরা বুঝতে পারবো mango sweet apple S W double sweet A double T apple যে A C K jack fruit F R U I T fruit pineapple যে কোনো একটা এভাবে রাখলাম এখন এখন আমরা এখানে আবার একটা ভাত পড়ে গেছে কিন্তু আমার এদিকে দামও ঠিক আছে আবার এদিকে নাম্বারও ঠিক আছে তাহলে মাঝে একটা সেল ঢুকাইতে হবে এই সুইট আপেলটা নিচে চলে যাবে আর ওইটা এখান থেকে তাহলে সিলেক্ট করতে হবে আগে সেল সেল সিলেক্ট করলাম ইনসার্ট অ্যাবভ তার মানে যেখানে কার্সর আছে তার উপরে ঢুকাবো ইনসার্ট অ্যাবভ রো ঢুকিয়ে গেছে আমি তো রো ঢুকাবো না তাই না আমি ঢুকাবো কি সেল আমি সেল সেল বলতে আমরা কি বুঝি একটা ক্ষোভ বা তাকে আমরা সেল বলি তা ইনসার্টে ক্লিক করে এখানে যে সেল ইনসার্ট সেল এইবার দেওয়ার পরে একটা কমেন্ট আসতে যে এই সেলটা কোথায় যাবে আমি যে এখানে একটা সেল ঢুকাবো তাহলে এটা কোন দিকে যাবে রাইট দিলে এটা রাইট দিকে চলে যাবে রাইটে দিলাম এটা রাইট দিকে চলে গেলো যে রাইটে চলে আসলো তার মানে টেবিলের বাইরে চলে গেছে এটা ভালো দেখা যায় না এটা আমরা কখনোই করব না হ্যাঁ তাহলে আমরা ওইটা করব না আবার রাইট ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করে মেনুটা নিলাম ইনসার্ট সেল এবার ডাউন এটা নিচে যাবে বুঝতে পারছেন সবাই হয়তো অবশ্যই বুঝতে পারছেন এই জিনিসটা খুব ইজি ইজিলি করলেই সব ইজি হয়ে যায় এখানে আমি আরেকটা ঢুকাইতে পারবো আরেকটা লেখা ঢুকাইতে পারবো তো এখানে আমরা কি ঢুকাবো mango mango jackfruit apple sweet apple তারপরে উড আপেল একটা ঢুকিয়ে দিল ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লেআউট থেকে সেল ঢুকানোটা আমাদের এই লেআউটে নাই কিন্তু আমরা নিজেরা এটাকে করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা এবার ভিউ গ্রিড লাইন আচ্ছা টেবিলের বর্ডার করা আছে কিন্তু আমরা টেবিলের বর্ডার করা আছে টেবিলের বর্ডার যদি নান করে দিই আমরা এটা সেই প্যারাগ্রাফ থেকে সরি আমাদের সেই বর্ডার কোথায় আছে এই যে প্যারাগ্রাফে আমাদের বর্ডার ছিল এই বর্ডার এই বর্ডার থেকে আমরা নান করে দিলে বর্ডারগুলো দেখাবেন এখন একটা গ্রিড লাইন দেখাচ্ছি কিন্তু একটা গ্রিড লাইন দেখাচ্ছে বর্ডারটা নান করতে হবে আমার বোধহয় বর্ডারটা নান করা হয় নাই সিলেক্ট সিলেক্ট টেবিল করলাম এবার এখানেও বর্ডার আছে এই বর্ডার থেকেও আমরা বর্ডারটা ডান করতে পারি শর্ট এখানে বর্ডার হার্ডওয়্যারটা ইরেজ টেবিল ইরেজ করা করে ইনসার্শন আচ্ছা এখানে আমরা দেখছি না যাই হোক এখানে না থাকলেও আমাদের পরবর্তীতে হোমে হোমে যাব এখান থেকে এই বর্ডার থেকে আমরা ডান বর্ডারে বর্ডার বর্ডার করার পরে যে গ্রিড লাইনটা দেখায় এই গ্রিড লাইনটা আমরা দেখতে পাবো শুধু কিন্তু প্রিন্টে আসবে না আমরা যদি এই গ্রিড লাইনটা না দেখতে চাই এই ভিউ গ্রিড লাইন উঠাই দিলে দেখাবে না আবার দিলে গ্রিড লাইন দেখাবে তবে টেবিল সাধারণত গ্রিড লাইন ছাড়া টেবিল বোঝা যাবে না সুতরাং আমরা এটাকে নেব প্রপার্টিস টেবিলটা কোন সাইডে থাকবে লেফটে রোয়ে লেখা এখানে একটু কাজ আছে এটা একটু গুরুত্বপূর্ণ কাজ একটু খেয়াল করে দেখবেন এটা অনেকেই পারে না আমাদের দেশে যারা কাজ করে তারা অনেকেই এই জিনিসটা করতে পারে না আবার পারে অনেকেই পারে যারা পারে তারা তো ভালো গুড ভালো নলেজ আছে এখন ধরেন আমার এই এটা বড় আছে এই লেখাটা কোথায় আছে উপরে আছে তো আমি এই লেখাটাকে উপরে না রেখে প্রপার্টিসে গেলাম এবার টেবিলটা টেবিল অ্যালাইনমেন্ট টেবিলটা কোথায় থাকবে পুরো টেবিলটাই কোথায় থাকবে লেফটে লেফটে থাকলাম আগে টেবিলটাই দেখে নিই আমরা যেমন টেবিলটা আমার যে উইন্ডো আছে তার থেকে ছোটো আমরা তো উইন্ডো বড় করে দিয়েছিলাম তখন এটাকে ছোট আছে এখন টেবিলটা কোথায় আছে লেফট অ্যালাইনমেন্টে আছে কিন্তু আমরা লেফট অ্যালাইনমেন্টে না রাখি এটা যদি আমরা পেজের মাঝে রাখতে চাই যেটা আমরা সেন্টার অ্যালাইনমেন্টে লেখা নিয়েছিলাম সেই কাজটা কিন্তু আমাদের আগের ভিডিওতে আছে সেন্টার অ্যালাইনমেন্টে কীভাবে লেখা করলে যায় সেটাকে আমরা এখান থেকে প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে এটা সেন্টার করলে সেন্টারে যাবে রাইট করলে এই যে সেন্টারে দুই দিকে সমান আছে আবার রাইট করি রাইট করলে রাইটে যাবে আমাদের রাইট করলে রাইটে চলে যাবে আমরা রাইটে গেলাম এই যে রাইটে গেলাম বুঝতে পারছেন এখানে এখন এই লেখাটা টেবিলটা তো আমরা এইভাবে লিখলাম লেখাটা টেবিলের উপরে নিচে সাইডেও কিন্তু হবে না উপরে আর শুধু নিচে হবে কিন্তু এখন যদি আমরা এটাকে কি করি টেবিলটাকে যদি আমরা এইখানে দেখেন কিছু লেখা আছে নিচে লেখা হবে এটা রাইটে থাকবে এটা হলে এটার বামেও লেখা হবে আবার নিচেও লেখা হবে আমরা যদি এরকম করতে চাই তাহলে করতে পারি তাহলে আমরা এভাবে এটা কি করতে পারি এভাবে আমরা নিচেও লিখতে পারি এটা হলো আমাদের লেখার জন্য এটা আমরা একমাত্র টেবিল প্রপার্টিস থেকে সিলেক্ট না করলে কিন্তু আমাদের হবে না সুতরাং এটা কিন্তু টেবিল প্রপার্টিসে টেবিলে রাখার পরে টেবিল প্রপার্টিসে সিলেক্ট করে আমরা নিতে পারবো আবার টেবিলটা যদি আমরা মিডেলে করি তাহলে দুই চার জিনিস করতে পারবো টেবিলটা যদি আমরা মিডেলে করি এভাবে ব্লক করে এই যে এটা দুই দিকে লেখা হয়েছে দুই দিকে লেখা হয়েছে আমরা আবার এটাকে লেআউট করে এই প্রপার্টিসে যাইয়া এটা চারিদিকে দুই দিকে লেখা হবে ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে এটা টেবিলের সিলেক্টেড করা লেআউট লেআউট টেবিলে কিন্তু অনেকগুলো কাজ আছে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ সুতরাং আমরা এটা দেখব আমরা সাধারণত টেবিল রাখি না টেবিলের উপরে অথবা নিচে লিখি উপরে নিচে লেখা ছাড়া আমরা সাধারণত লিখি না এই জন্য এটাকে আমরা এরকমই দিব এটা দিলে এরকম লেখা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই আজকে এই পর্যন্তই থাকলো টেবিলে আরেকটা ক্লাস নেব আমরা খুব ইজিলি শেখার জন্য এবং টেবিলের কাজগুলো খুব গুরুত্বপূর্ণ বিদায় এটা একটু মনোযোগ সহকারে শুনবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ